হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম welcome to M K cooking house কেমন আছো সবাই সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আজ ষোলোই ডিসেম্বর সেই উপলক্ষে আমি আজ একটা পতাকা রেসিপি তৈরি করব যেটা কিনা সাগু দিয়ে তৈরি করব তো চলো দেখে নিই এটা কিভাবে তৈরি করছি ষোলোই ডিসেম্বর উপলক্ষে সাগুদানা দিয়ে বিজয়ী পতাকা পুডিং তৈরি করার জন্য এখানে আমি পাতিলের মধ্যে দিচ্ছি দুই কাপ লিকুইড ঘন মিল্ক এই মিল্কটা আমার জাল দেওয়া দিলাম দুই কাপ লিকুইড মিল্ক এটা চাল দিয়ে ঘন করা দুধ প্রায় হাফ লিটারের মতো দুধ এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিচ্ছি এক টুকরো দারচিনি আর দুটো সাদা এলাচ একটু সুগন্ধ হওয়ার জন্য এখন এই দুধ আর চিনির মিশ্রণটা নেড়ে এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সাগুদানা এটা আমি সাগুদানাটা ডাইরেক্টই দিয়ে দিলাম কোনো অসুবিধা নাই এটা জাল হয়ে আস্তে আস্তে ঘন হয়ে যাবে এখন আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব সাগুদানাটা অনবর্ত নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে নইলে সাগুটা নিচে লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে সেজন্য এটা আমি কন্টিনিউ নেড়ে ছেড়ে জাল দিয়ে নিচ্ছি সাগুটা আমার রান্না করা হয়েছে দেখো এটার ভিতরে সাগুটা ট্রান্সপারেন্ট হয়েছে তার মানে সাগুটা ফুটে গিয়েছে এখন এই পর্যায়ে আমি এটার ভিতরে দিয়ে দিব এক চা চামচ আগর অগর পাউডার এক চামচ আগর আগর পাউডার কিছু পানির মধ্যে দিয়ে এটা মিক্সড করে নিচ্ছি এটা ডাইরেক্ট দিলে দলা বেঁধে যাবে সেজন্য এটা ভালো করে পানির মধ্যে মিক্সড করে পরে এই সাগুটার ভিতরে আমি দিয়ে দিব ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি এখন আমি এটা আগর আগর পাউডারটা দিব আর সাথে সাথে নেড়ে দিব নাহলে জমাট বেঁধে যাবে এখন আমি এটা ভালোভাবে নেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে এটা আমি দুই ভাগ করে কালার মিশিয়ে নিব এখন আমি এখান থেকে কিছুটা সাগুর মিশ্রণ নিয়ে নিচ্ছি এটা আমি লাল কালার করব পতাকার মাঝের লাল বৃত্তটার জন্য এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিব লাল কালারের পুডিংটা আমি ঠান্ডা হতে দিয়েছি আর এটার ভিতর থেকে আমি এখন মশলাগুলো উঠিয়ে নিয়ে এটার মধ্যে আমি সবুজ কালার দিয়ে দিব বাকি পুডিংয়ের মিশ্রণের মধ্যে আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি সবুজ কালার দিয়ে এটা আবার ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি সবুজ কালারের পুডিংয়ের মিশ্রণটাও আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি ওই লাল মিশ্রণের পাশ দিয়ে এটা দিয়ে দিব সাগু দিয়ে বিজয়ী পতাকা তৈরি করার জন্য এখানে আমি একটা রেক্ট্যাঙ্গল সাইজের বাটি নিয়েছি আর এটার ভিতরে আমি একটা বৃত্ত বসিয়ে দিলাম লাল বৃত্ত হওয়ার জন্য প্রথমে আমি সবুজ রঙের মিশ্রণটা দিয়ে দিচ্ছি চতুর্দিক দিয়ে পরে আমি এটা ঠান্ডা করে লাল বৃত্তর মধ্যে লাল কালারের মিশ্রণটা দিয়ে দিব পতাকার সবুজ কালারটা দিয়েছি চতুর্দিকে এখন মাঝখানে লাল বৃত্তটা দিচ্ছি হয়ে গেছে আমার লাল বৃত্তটা দেওয়া এখন এটা আমি ঠান্ডা করে নিব আমি এখন এই ভিতর থেকে একটা চিমটা দিয়ে এই কুপি কাটারটা উঠিয়ে নিয়েছি এখন এটা আমি ঠান্ডা করে পরিবেশন করব এই যে বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল ভীষণ সুন্দর দেখতে লোভনীয় আর খেতেও অসম্ভব মজার বিজয়ী পতাকা পতাকা পুডিং সাগুদানা দিয়ে খুব সহজে তৈরি করে নিলাম পতাকা পুডিং তো তোমরা এটা অবশ্যই বাসায় ট্রাই করো আর তোমাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো লাইক দিও কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ